হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আবারও হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম করতেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ভুলে ভুলবেন না আর পাশে আসা বেলাইকনটি অলে করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যেতে পারেন তো আজকে আমি কথা বলতে চলেছি ইউটিউবের যে পলিসি রয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হতে হয় মনিটাইজেশন অনের জন্য সেক্ষেত্রে কোন কোন মাধ্যম থেকে যদি ওয়াচ টাইম আসে সেগুলো কাউন্ট করবে না ইউটিউব তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টানাটানি করে ভিডিওটি দেখবেন না দেখলে হয়তো আপনি কোনো একটি সাবজেক্ট মিস করে যেতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি ওয়াচ টাইম কাউন্ট না হয় তাহলে মনিটাইজেশন কিন্তু অন হবে না তো বন্ধুরা এখন চলে যাই ভিডিওতে Hey. এক নম্বরে যে কথাটি বলবো যে আপনার কোন জায়গা থেকে ওয়াচ টাইম কাউন্ট হবে না আপনি যদি আপনার চ্যানেলে প্রাইভেট ভিডিও করে রাখেন এবং সেই ভিডিও থেকে যদি আপনার ওয়াচ টাইম হয় চার হাজার ঘন্টা এবং দেখা যে পূর্ণ হয়ে গেছে সেই ভিডিওটা আপনি প্রাইভেট করে রাখলেন সেক্ষেত্রে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে না কারণ আপনি যে ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট করছেন সেই ভিডিওটা প্রাইভেট অবস্থায় আছে তো যখন আপনার কোনো ভিডিও প্রাইভেট অবস্থায় থাকবে এবং সেই ভিডিওটার কিন্তু ওয়াচ টাইম ইউটিউব আর কাউন্ট করবে না এরপর দুই নম্বরে বলবো আনলিস্টেড ভিডিও প্রাইভেট ভিডিওর মতোই কিছুটা সেম জিনিস হচ্ছে এটাই আনলিস্টেড ভিডিও আর এই ভিডিও যদি আপনি আপনার যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় এবং ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হয় ওই ভিডিওর মাধ্যমে এবং ওই ভিডিওটা আপনি সেম প্লে প্রাইভেটের মতো করে আনলিস্টেড করে রাখলেন সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব আপনার সেই ভিডিওর ওয়াচ টাইমগুলো কাউন্ট করবে না যার ক্ষেত্রে আপনার মনিটাইজেশনের জন্য যে শর্তগুলো পূরণ হয়েছিল সেখান থেকে কিছু ওয়াচ টাইম কমে যেতে পারে এরপরে বলবো ডিলিট করা ভিডিও আপনার কোনো ভিডিওতে যদি ভিউস আসে অধিক পরিমাণে এবং ওখান থেকে যদি ওয়াচ টাইম পূর্ণ হয় সেক্ষেত্রে যদি আপনি চান যে ভিডিওটি ডিলিট করে দেবেন ডিলিট করতে পারেন এটা আপনার ইচ্ছা বাট যখন ডিলিট করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে ওয়াচ টাইমের ঘাটতি দেখা দেবে কারণ ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটি ইউটিউবে কাউন্ট করছিল সেই ওয়াচ টাইমগুলো কিন্তু ইউটিউব আর কাউন্ট করবে না যদি আপনি ভিডিওটি ডিলিট করে দেন তো বন্ধু এরপর বলবো অ্যাড ক্যাম্পেইন অনেকেই আছে যে চ্যানেলকে বোস্ট করে এই বোস্ট যদি গুগলকের মাধ্যমে করেন সেক্ষেত্রে ওই বোস্ট করার মাধ্যমে আপনার চ্যানেলে যারা এসে ভিডিওটি দেখতেছে এবং ওয়াচ করতেছে তাদের ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করবে না যদি তারা আপনার ওই ভিডিওটাতে এসে হ্যাঁ করবে যদি আপনার চ্যানেলের ওই ভিডিও বাদে অন্য কোনো ভিডিও তারা দেখে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আবার কাউন্ট করবে আর যদি অ্যাড ক্যাম্পেইন করে সরাসরি যে ভিডিও দিয়েছেন ওই ভিডিও দেখেই চলে যায় সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটিকে কাউন্ট করবে না ওয়াচ টাইমগুলোকে কাউন্ট করবে না এরপর বলবো স্টোরি ভিডিও আর হচ্ছে শর্ট ভিডিও স্টোরি ভিডিও বলতে আপনারা ইউটিউবে দেখবেন যে একটি শর্ট ভিডিও বা স্টোরি ট্যাবের মতো একটা ট্যাব রয়েছে যেখানে আমরা ছোট ভিডিও পাবলিশ করতে পারি বা আপলোড করতে পারি যেমন হচ্ছে এক মিনিটের মতো ভিডিও তো এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে ওয়াচ টাইমগুলো কাউন্ট করে না হ্যাঁ করে যদি শর্ট ভিডিও হয় এক মিনিটের কতগুলোকে করে আর সবগুলোকে কিন্তু কাউন্ট করে না এরপর হচ্ছে লাইভ স্ট্রিমিং তো বন্ধুরা আগে কি হতো যখন লাইভ স্ট্রিম করতো লাইভ অবস্থা থাকা অবস্থায় যে ওয়াচ টাইমগুলো হতো যারা দেখতো সেই ওয়াচ টাইমগুলো কিন্তু ইউটিউবে কাউন্ট করতো বাট এখন আর সেই কাউন্টটা ইউটিউব করবে না হ্যাঁ করবে সেটি হচ্ছে আপনার যখন লাইভটা শেষ হয়ে যাবে তারপর যখন আপনার লাইভটি আপনার চ্যানেলে থাকবে এরপর যদি কেউ এসে আপনার ওই লাইভটি দেখে সেক্ষেত্রে যে ওয়াচ টাইমগুলো হবে সেগুলো কাউন্ট করবে বাট আপনি যখন লাইভে থাকবেন সরাসরি যখন লাইভে থাকবেন তখন যে ওয়াচ টাইমগুলো হবে যারা দেখবে সেগুলো কিন্তু ইউটিউব কাউন্ট করবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের একটিও ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেলাইকনটি অল করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে